سبحان الله الحمد لله لا إله إلا الله والله أكبر how to overcome the loneliness একাকিত্ব দূর করবো কেমন করে একাকিত্ব এটা মারাত্মক বড় খারাপ জিনিস যদি আপনি একাকিত্বের অর্থ না বোঝেন মনে রাখবেন মমিন বান্দা কখনো একা হতে পারে না আল্লাহ তাআলা বলছেন ওহুয়া মাকুম আইনামা কুনতুম আয় মেরে বান্দে তু अकेला नहीं है तू जहां है मैं तेरे साथ ही हूं সুবহানাল্লাহ পড়েন wherever you are i am always with you আল্লাহ বলছে বান্দা তুমি একাকী হয়েও না একাকিত্ব বোধ করো না আমি আল্লাহ তোমার সঙ্গেই আছি সুবহানাল্লাহ পড়েন একাকী ফিল করবেন না মনে রাখবেন দুনিয়াতে কেউ আমার সঙ্গে না থাকতে পারে আছে কে কেউ আমার সঙ্গী না হতে পারে আমার সঙ্গী একজন তিনি কে tahzan, inna Allah ma'ana. Never lose hope, never be frustrated. Allah is with us. হতাশ হয়েও না নিরাশ হয়েও না একা লাগছে কষ্ট লাগছে মনে হচ্ছে কেউ ভালোবাসে না মনে হচ্ছে কেউ বোঝে না মনে রাখবা আল্লাহ তোমারে বোঝে আল্লাহ তোমার সাথেই আছে সুবহানাল্লাহ পড়েন একাকিত্ব বোধ করবেন আচ্ছা যদি খুব বেশি একা লাগে কি করতে পারেন কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন একাকিত্ব দূর করার জন্য প্রথমে যে কাজটি আপনি করবেন সেটা হচ্ছে accept your loneliness as a mercy from your Lord এই যে একাকিত্ব বোধটা আপনি করছেন এটাকে আল্লাহর রহমত হিসেবে গ্রহণ করবেন কেন হুজুর কষ্ট পাচ্ছি আমি রহমত কেমনে হয় আরে ভাই কিছু কিছু একাকিত্ব আমাদেরকে নতুন করে বাঁচতে শেখায় কিছু কিছু একাকিত্ব এটা আমাদেরকে বোঝায় যায় যে দুনিয়াতে আসলে আপন বলতে কেউ নাই দুনিয়াতে সব স্বার্থের খেলা দুনিয়াতে তো আমার একমাত্র আপন একজন তিনি কে এটা একাকিত্ববোধ আমাদেরকে নতুন করে শিখিয়ে দেয় আর মনে রাখবেন একটা হাদিস শোনাই মনোযোগ দিয়ে শুনবেন একদম দিলের কান দিয়ে শুনবেন যদি আপনার একাকিত্ব আপনার কষ্ট আপনার দুঃখ আপনার ডিপ্রেশন আপনাকে জাস্ট এক ইঞ্চি আপনার রবের কাছে নিয়ে যায় এটা আপনার রবের পক্ষ থেকে বিশাল বড় একটা উপহার সোয়ালা পড়েন if your depression, your loneliness, your calamities, your sadness brought you closer to Allah, even on inch, just on inch, that is the gift from your Lord. দুঃখ কষ্ট হতাশা যদি রবের দূর থেকে আমাদেরকে কাছে নিয়ে আসে আল্লাহ বলছে এটা আমার পক্ষ থেকে পাঠানো তোর জন্য upohar surprise. Swar Allah আল্লাহ Accept your loneliness as a mercy from your Lord. Lord একাকিত্ব এটা আল্লাহর রহমত এই চিন্তা যখন করবেন তো দেখবেন যে আপনি হালকা ফিল করছেন রাজি আছেন তো ইনশাল্লাহ গুড ভেরি গুড আচ্ছা যখন খুব একা একা লাগবে তো অন্তত এই কথা মাথায় রাখবেন যে একা আছি ভালো আছি একা আছি ভালো আছি যদি লাইফে কেউ আসে আর যদি ছ্যাঁকা একবার দিয়ে দেয় আমি তো বেকা হয়ে যাব অন্তত একা আছি ভালো আছি কেউ কষ্ট দেওয়ার সুযোগই পাবে না কথা বলেন ঠিক কিনা হ্যাঁ ওকে হ্যাঁ ওকে অন্তত পক্ষে মানুষের দেওয়া কষ্ট থেকে আপনি দূরে আছেন আলহামদুলিল্লাহ পড়েন যখনই আপনি ডাবল হবেন ছায়া খাওয়ার আশঙ্কা খুব বেশি কষ্ট পাওয়ার আশঙ্কা খুব বেশি তো আপনার ডিপ্রেশন কাজ করতে পারে তো হালাল জীবন সঙ্গিনী না আসা পর্যন্ত আপনি যে একা আছেন এটার জন্য সবসময় পড়বেন আলহামদুলিল্লাহ মন করে সকলে পড়েন আলহামদুলিল্লাহ এক নাম্বার দুই নাম্বার দোহা বলেন দুই নাম্বারে কি যদি একাকিত্ব দূর করতে চান দুটো হাত যুদের নামাজে আল্লাহর কাছে তুলবেন আল্লাহকে বলবেন আল্লাহ তুমি জানো যে আমি অনেক একা তুমি জানো আমার কেউ নাই কেউ আমাকে বোঝে না কেউ আমাকে বোঝার মতো নাই কেউ আমাকে ভালোবাসার মতো নাই সব স্বার্থপর এই দুনিয়ায় আর আমি যদি চাই একাকিত্ব দূর করবার জন্য হারাম কোনো রিলেশন করতে পারে হারাম কোনো সম্পর্ক করতে পারে তবে শুধুমাত্র তোমার দিকে তাকিয়ে তোমার ভালোবাসায় আমি কোনো হারাম রিলেশনশিপ করছি না আমি কোনো হারামে যাচ্ছি না আয়ারব তুমি তো আমার মনের খবর জানো তুমি না আমার রব তুমি অতি দ্রুত আমার একাকিত্ব দূর করে দাও যদি এমন দোয়া করতে পারেন অচিরেই আল্লাহ তালা আপনার দোয়া কবুল করে নেবে সোয়াল্লাহ পড়েন আল্লাহর কাছে বেশি বেশি দোয়া সকলেই করবেন তো ইনশাআল্লাহ মাশাআল্লাহ তিন নাম্বার এটা হচ্ছে লাস্ট লাস্ট মেন্টালি আল্লাহর সঙ্গে কানেক্ট হবেন লেট মি এক্সপ্লেইন আপনি রাজশাহীর বাসিন্দা আমরা সবাই থাকি কোথায় রাজশাহী যদি আপনি ঢাকায় যান মনে রাখবেন আমাদের যে একাকিত্ব এটা দুই প্রকার এটা কয় প্রকার সায়েন্টিফিক এক্সপ্লেনেশন ভালো করে বুঝবেন এই লোনলিনেস হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে ফিজিক্যালি লোনলিনেস আরটা হচ্ছে মেন্টালি লোনলিনেস শারীরিকভাবে আমরা কেউ একা না এই যে আমি এখানে বসে আছি ওয়াজ করছি কত মানুষ এখানে মানুষ সামাজিক জীব মানুষ একা হতে পারে না মানুষ একা হতে পারে না সমস্যা কোথায় আপনি রাজশাহী থেকে ঢাকায় গেছেন ফোন দিয়েছেন মারে মা কেউ নাই রে মা আমি বড় একা ঢাকা শহরে এত মানুষ পা ফেলার জায়গা নাই আপনি একা কেন প্রশ্ন আছে না নাই প্রশ্ন আছে এই জন্য যে ভাই শারীরিকভাবে সবাই আপনার সঙ্গে আছে মেন্টালি আপনার সঙ্গে কেউ নাই কেউ না কেউ বুঝবে না আমাদের থাকবোই না বাড়ি যাব কেন মেন্টালি আপনি কারোর সঙ্গে কানেক্টেড নন ফিজিক্যালি আপনি কানেক্টেড তো একাকিত্ব লাগে কখন জানেন যখন মেন্টালি আপনি মনে করছেন যে আসলে আমার লাইফে কেউ নাই তো মেন্টালি যখন এটা বিশ্বাস করতে পারবেন কেউ নাই আছে কে এই বলেন বলেন বলেন আছে কে কেউ বোঝে না বোঝে কে তো যখন মেন্টালি এটা বিলিভ করতে পারবেন যে আমি একা হতেই পারি না আমার রব তোমার সঙ্গে আছে আমার রব তোমাকে দেখতেই পাচ্ছে আমার রব তোমাকে বুঝতেই পারছে যদি এটা মেন্টালি বিলিভ করতে পারেন দেখবেন আপনার যে একাকিত্ব বোধ এটা অটোমেটিক্যালি দূর হয়ে যাবে সুমাল্লা পড়েন রবের সঙ্গে মেন্টালি কানেক্টিভিটি বাড়াবেন রাজি আছেন ইনশাআল্লাহ যুবকরা যখন তুমি সিঙ্গেল তোমার বন্ধু কিন্তু বেশি সুবিধার না বন্ধু আর কতদিন সিঙ্গেল থাকবি আমি একটা ম্যানেজ করে দিচ্ছি এদিকায় আমার কাছে অনেক কালেকশন আছে কেমন লাগবে বল সাদা কালো ফর্সা ধলা যা বলবি তাই দিব কোনো সমস্যা নাই কি এরকম বদমাইশ বন্ধু আছে না নাই তুমি কিন্তু এইটা বলো না যে ভাই তাই তোরে আর কতদিন সিঙ্গেল থাকবো তুই বল दे একখান दे हमारे ना नो माय फ्रेंड नो आपको ये कहना नहीं है आपको ये कहना है कि मेरे दोस्त अगर अकेलापन दूर करने के लिए मुझे हराम में ही जाना पड़े तो उससे हजार गुना ज्यादा अच्छा तो ये है कि मैं अकेला ही मर जाऊं ঠিক কিনা বলেন যদি একাকিত্ব দূর করতে আমাকে হারামের আশ্রয় নিতেই হয় এর চাইতে আমি একা মরে যাব হারামের আশেপাশেও আমি যাব না কথা বলেন ঠিক কিনা পারা যাবে ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে যা যা বললাম মানা বোঝা আমল করা তৌফিক দান করুক সকলেই প্রণামেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ لا إله إلا الله والله أكبر